কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে সে ফুল কোথাও ঝরেছে তারা কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া তুমি আমার স্বপ্ন সারথী জীবনে তুমি সেরা সত্য রাতে তুমি আমার স্বপ্ন সারথি জীবনে তুমি সেরা সত্যি কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে জগতে তুমি চির সাথী আমার জীবনে পথে বুঝো সুখ যখন তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় থাকি তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় আশায় থাকি কোনো এক কথার জগতে তুমি তো এসেছ আমারই হতে কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী